জানবে এখন হ্যাঁ, অন্য মানুষ ঠিক আছে ফ্রি নাম শুনছ না যুবক ভাইরা তোমরা free the most famous name মানবতার ফেরিওয়ালা তাকে বলা হয় আমি তাকে খুব ভালোবাসি আর কি তো আল্লাহ যেন তাকে এই কাজগুলো আরো বেশি বেশি করার তৌফিক দান করে প্রণামিন তো এই ফ্রি মোশনকে আমি দেখি যেই ছেলেটা সবসময় বাইক নিয়ে ঘোরে রাস্তাঘাটে যখন কোনো অসহায় মানুষকে পায় মুরব্বী হোক যুবক হোক ছোট বাচ্চা হোক সবাইকে from his best level of capacity সর্বোচ্চটুকু সে ট্রাই করে তাকে দান করে সহযোগিতা করবার জন্য আলহামদুলিল্লাহ পড়া আসলে এরকম যুবক দরকার আছে বাংলাদেশে আমার তো বিশ্বাস হয় বা আমি এরকম মনে করি যে ফ্রি মৌসুমের মতো এরকম কিছু সংখ্যক যুবক যদি বাংলাদেশে তৈরি হয়ে যায় অচিরেই অতি শীঘ্রই বাংলাদেশ থেকে অসহায় গরিব কমে যাবে ঠিক কিনা বলেন সহযোগিতা করতে হবে প্রিয় ভাইরা এটা খুব বড় একটা দামি জিনিস আর আমি যখন এই ভিডিওগুলো দেখি ফ্রি মোশন এবং অন্যদের ভিডিওগুলো আমি জাস্ট অপেক্ষায় থাকি যে আহা যাকে সাহায্য করছে সে কখন একটা মুচকি হাসি দিবে আমি এই অপেক্ষা করি সোয়াংলাভ কেন আমি অপেক্ষায় থাকি জানেন আপনি দেখবেন রাস্তায় কোনো মুরব্বী যাচ্ছে টাকা পয়সা কিচ্ছু নয় খুবই অসহায় একজন মানুষ আপনি মনে করবেন না যে আপনি এক লাখ টাকা তাকে দিতে হবে না বেশি দিতে হবে না পকেট দশ টাকা আছে তো দশ টাকা দিবেন কেমন করে আমি শেখাই দিই পকেট থেকে আপনি আমি শেখাই দিচ্ছি কীভাবে আপনার দান করবেন মনে করেন এটা দশ টাকা কয় টাকা এটা জাস্ট মনে করা জাস্ট মনে করা দশ টাকা নিয়ে গিয়ে যদিও এটা অনেক কম অ্যামাউন্ট আমি জানি কিন্তু আপনি চাচ্ছেন সাহায্য করতে আপনার অ্যাবিলিটি খুবই কম আপনি কি করতে পারেন আপনি সুন্দর করে গিয়ে বলবেন আসসালাম আলাইকুম দাদা কেমন আছেন দাদি কেমন আছেন ছোট্ট মেয়ে বাবু কেমন আছো মা আপনি কেমন আছেন বিশ্বাস করেন আপনি পাঁচশো টাকা যদি দেন তাকে কিন্তু আপনার বিহেভিয়ার খুব রুট আয় ধর পাঁচশো টাকা এই বিহেভিয়ার দিয়ে পাঁচশো টাকা দিয়ে আপনি যেই হাসি খুঁজে পাবেন আল্লাহর কসম সুন্দর ব্যবহার যদি আপনি প্রেজেন্ট করতে পারেন পাঁচশো টাকা দিয়ে সেই হাসি পাবেন না যেই হাসি আপনি দশ টাকায় খুঁজে পাবেন একটু হাসেন স্মাইল দেন সুন্দর করে কথা বলেন গরিব অসহায় মানুষদের সঙ্গে সুন্দর করে কথা বলার মানুষ খুবই অভাব বাংলাদেশে তো ফ্রি মোশনকে আমি দেখেছি ও যতটুকুই হেল্প করে সুন্দর করে কথা বলে ভালো করে মানে এটাকে কি বলে কমিউনিকেশনটা খুব সুন্দরটা সুন্দর করে কথা বলে এই জন্য আমরা যারাই নেক্সট টাইমে দান করব মানুষকে সাহায্য করব কম হোক বেশি হোক সুন্দর ব্যবহার সকলে করবো ইনশাআল্লাহ নানা আসতে বললেন কেন জোরে বলেন ইনশাআল্লাহ সবচেয়ে বড় বিষয় ভালো লাগে আমার যে এর ফেসটা কেউ দেখতে পায় না কমপ্লেন্টের ভিতরে ও যখন মানুষকে দান করে তো হেলমেট পরে থাকে কেউ তার ফেস দেখতে পায় না এটা এটা যে এখলাস আছে বা এটা যে শুধুমাত্র আল্লাহর জন্য করছে তার প্রমাণ এর কারণটা কি জানেন আমরা ভালো কাজ করি কম দেখাই একটু বেশি কি ঠিক কিনা বলেন এই করোনা ভাইরাসের সময় আপনারা যারা নিউজ দেখেছেন বা পড়েন তারা দেখবেন আমি কাউকে গিবোধ করার জন্য বলছি না আমি দেখেছি অনেক বড় বড় বড় নেতা সামান্য পাঁচ টাকার একটা মাস্ক দিচ্ছে মাস্ক কি দিচ্ছে মাস্ক আর ক্যামেরার সামনে একশো না তো যখন মাস্ক দিচ্ছে এখানে গরিব সাহেবও আছে ইনিও আছে তো গরিবকে যখন দিচ্ছে মাস্ক দিচ্ছে এমন একটা স্টাইলে মনে হচ্ছে এক লাখ টাকার একটা চেক দিচ্ছে মানে দেই কম ভাব নেই বেশি তো এইটা করবেন না যখন আপনি দিবেন জাস্ট মনে রাখবেন যা দিচ্ছেন শুধুমাত্র আল্লাহর জন্য দিচ্ছেন ঠিক আছে ইনশাআল্লাহ আর যারা যুবকরা এখানে এসেছ তোমরাও নিজেকে এভাবে মোটিভেট করো যে ফ্রি মোশন যদি গরিবদেরকে সাহায্য করতে পারে একটু বেশি দিয়ে হলে আমরা কম দিয়ে হলে করতে পারবো না বলেন না পারবো কি পারবো না পারবো ইনশাআল্লাহ বেশি দিতে হবে না কম দিবেন হাসি মুখে দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে সুখী যদি হতে চান এই যে ফ্রি মোশন যেমন মানুষকে হেল্প করে আরও যারা মানুষকে হেল্প করে এদের মতো যতটুকু পারা যায় মানুষকে বেশি বেশি সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ তো আপনি বলবেন যে হুজুর ফেসবুকে একজন যুবক কন্টেন্ট বানায় মানুষকে সাহায্য করা নিয়ে আপনি এই বিষয়ে কেন কথা বলছেন প্রশ্ন আছে না নাই কোরআনে আল্লাহ তাআলা সূরা মায়েদার 2 নম্বর আয়াতে বলেছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত-তাকওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান আল্লাহ বলেছে যখন কেউ ভালো কাজ করবে তোমরা একে অপরের ভালো কাজে সহযোগী হবা সুবহানাল্লাহ পড়ে ভালো কাজে সহযোগিতা করবা help him to do something more better আরো ভালো কাজ করতে মোটিভেট করো সাহায্য করো রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন কেউ ভালো কাজ করে তো তাকে তোমরা খোটা দিও না তাকে তোমরা আরও ভালো কাজ করবার জন্য মোটিভেট করো আপনারা করবেন তো ইনশাল্লাহ